সালাম আলাইকুম সবাইকে ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা বানানো সেটা হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে আসলে আমি ইউটিউবে ভিডিও কেন আপলোড করতেছি না বা আমি ইউটিউবে কেন রেগুলার না সেটার মূল কারণ হচ্ছে যে আসলে রিসেন্টলি আমি বাংলাদেশে যাই ছুটিতে আর সেটা খুব শর্ট টাইমের জন্য ছুটি ছিল আমার মাত্র বারো দিনে আমি বাংলাদেশ ছিলাম এবং আমি বাংলাদেশ থেকে চলে আসছি আমি বর্তমানে এখন কাতারে আছি তো শর্ট টাইম ছুটি হওয়ার কারণে আসলে আমি খুব ব্যস্ত থাকে বাংলাদেশে যার কারণে আমার কোনো ভিডিও বানানো সম্ভব হয় না কারণ ব্যস্ততার কারণে ওই রকম সময় সুযোগ হয় না ভিডিও বানানোর বাট ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি খুব শীঘ্রই আমি ইউটিউবে রেগুলার হব এবং ভিডিও বানাবো এবং আপনাদের জন্য আপলোড করবো ইনশাল্লাহ আর সেকেন্ড যে আপডেট সেটা হচ্ছে যে আসলে আমার যে প্ল্যান ছিল সতেরো তারিখে ইউরোপে যাওয়ার বার্সেলোনায় সেটাও হয়নি কারণ মেন কারণ হচ্ছে যে আসলে আমার ছুটি ছিল খুব শর্ট ছুটি মাত্র বারো দিন যার কারণে আসলে আমার ইউরোপ ট্রিপটা ক্যান্সেল করতে হয় আরও একটা রিজন ছিল সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে করোনা আবার নতুন করে বাড়তেছে স্পেশালি ইউরোপে যার কারণে আসলে আমার প্ল্যানটা ক্যান্সেল করতে হয় কারণ হচ্ছে আমি যদি ওখানে যাই যাওয়ার পরে যদি কোনো রিস্ট্রিকশনের মধ্যে পড়ি সেক্ষেত্রে আসলে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে চলে আসে যার কারণে আমাকে চিন্তা করলাম একটু দেখে শুনেই তারপর যাই তো যার কারণে আমি ক্যান্সেল করি বাট শীঘ্রই ইনশাল্লাহ আবার নতুন করে প্ল্যান করতেছি হয়তো জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের দিকে ইনশাল্লাহ প্ল্যান করতেছি ইউরোপে যাওয়া যদি যাই আমি আপনাদেরকে জানাবো যে আমি কখন যাচ্ছি বা কবে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে জানাবো আর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনারা অনেকেই অনেকে বিভিন্ন প্রশ্ন করছেন বা অনেকে অনেক কমেন্টস করছেন আমার ইউটিউবে বাট আমি আপনাদেরকে ভালোভাবে রিপ্লাই দিতে পারি না সেটা শুধুমাত্র বাংলাদেশে থাকার কারণে আমি হয়তো আপনাদের সাথে রেগুলারলি রিপ্লাই দিতে পারি না বা আপনাদের সাথে কানেক্ট হতে পারি না এই জন্য আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি কারণ হচ্ছে যে আসলে ব্যস্ততার কারণেই আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারি না তবে ইনশাল্লাহ এখন থেকে আমি আপনাদেরকে কন্টিনিউয়াসলি আপনাদের কমেন্টসগুলো পড়বো এবং আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেন তাদেরকে একটা জিনিসই অনুরোধ করবে সেটা হচ্ছে যে আপনারা কমেন্টস করার আগে যদি আমার ভিডিওগুলো ভালোভাবে দেখে নেন আমার পুরো ভিডিওগুলো দেখে নেন সেক্ষেত্রে আপনাদের বোঝার জন্য আরও সুবিধা হবে এবং আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমার উত্তর দিতে আরও সুবিধা হবে আর আর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমার কাছে আমার মোবাইল নাম্বার চান সেটার জন্য আমি আপনাদেরকে বলবো দেখেন আমি যদি একটা মানুষ সবাইকে আমার মোবাইল নাম্বারটা শেয়ার করি সেক্ষেত্রে আমার জন্য একটু ডিফিকাল্ট হবে আপনাদের সবার ফোন রিসিভ করা বা আপনাদের সবার সাথে কথা বলা কারণ আমি জানেন আপনারা জানেন সবাই যে আমি এখানে একটা জব করি এবং জবের মধ্যে আমার সবসময় ব্যস্ত থাকতে হয় যার কারণে আমি হয়তো বা আপনাদের সাথে সবসময় কথা বলতে পারবো না তার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার একটা ফেসবুক পেজ আছে যেটা হচ্ছে বিম সোহাগ অথবা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে সেটা হচ্ছে সোহাগ হাসান সেখানে আমাকে যদি আপনারা নক করেন বা কোনো মেসেজ ড্রপ করেন অবশ্যই আমি মেসেজ দেখবো আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের আপডেট আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ